ঢাকাতে সর্দার বলেন মানুষ আমাকে যখন কোনো অনুষ্ঠান হয় আমাকে সভাপতি বানায় মানুষ আমাকে সেক্রেটারি বানায় মানুষ আমাকে বড় বড় ফুল দিয়ে বরণ করে নেয় মানুষ আমাকে দাওয়াত দিলে কত কত আইটেম দিয়ে আমাকে খাওয়ায় কিন্তু আমি যে কত পাপ করেছি আল্লাহ যদি আমার গুণা মাফ করে না দেয় কেমতের দিন আমার চাইতে খারাপ আর কেউ নাই আমি তো কুকুরের চেয়েও খারাপ কারণ কুকুর তো জাহান নামে যেতে হবে না আল্লাহ যদি আমাকে কমা না করে আমাকে তো জাহান নামের আগুনে জ্বলতে হবে আব্দুল কাদের গৌসে পাককে বলে হাতটা দাও আমাকে তোবা করে দাও আমি আজ থেকে বা করতেছি ডাকাতি ছেড়ে দিলাম আজকে আমি চুরি ছেড়ে দিলাম মিথ্যা কথা ছেড়ে দিলাম আজ থেকে আমি নামাজি হয়ে যাব আজ থেকে আমি দাঁড়িয়ে আর কাটবো না দাঁড়িয়ে আর চাষবো না আজ থেকে আমি সুন্দর করে দাঁড়িয়ে রেখে দেব আমি নামাজি হয়ে যাব আজ থেকে আমি একজন আল্লাহওয়ালা হয়ে যাব আব্দুল কাদের গাউসে পাক তুমি আমাকে ক্ষমা করে দাও অন্যান্য ডাকাতরা বলে সারা জীবন আমাদেরকে দিয়ে ডাকাতি করিয়েছ আজকে আমাদেরকে বাদ দিয়ে তুমি তওবা করতেছ না না আমরা আজ থেকে আর ডাকাতি করবো না আজকে আমরাও আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালানোর হাতে হাত রেখে আমরা সকলে তবা করে আজকে সকলে আল্লাহর ওলি হয়ে গেলাম মুশকিলাতে বে আদদারি মে সাই আল্লাহ গৌসে আজম পীর মা হুজুর আমাদের টাইম তো শর্ট নবীদের কথা আর বলিয়েন না এবার এবার সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক এক নম্বরে সিদ্দিক একটু বলুন না শুনতে চান কি চান না সাহাবিদের মধ্যে এক নম্বরে সিদ্দিক সত্যবাদীকে আম্মাজান হজরত আইসাম রাদিয়াল্লাহু তাআলাহা হাদিস বর্ণনা করতেছেন লাম্মা উসরিয়া বিন নবী ইলাল মসজিদিল আকসা আমার নবী যখন মেরাজে গেলেন মেয়েরাজ থেকে সকালে এসে বললেন ও আমার সাহাবিরা মক্কাবাসীরা শোনো আজকে রাত্রে আমি মেরাজে গিয়েছি আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি মসজিদে আকসা থেকে আমি আমার আল্লাহ আর আজিমে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ মসজিদের ভিতরে প্রতিটা জায়গার ভিতরে সকালে মুখে মুখে আলোচনা হচ্ছে আজকে কি ঘটনা ঘটে গেল আমার হাবিব এক ওই রাত্রিতে মক্কা থেকে মাকদিস মাকদিস থেকে আল্লাহর আরশা আজিম কিভাবে সম্ভব কাফেরদের মাথা তো খারাপ হয়ে গেছে এটা কি করে সম্ভব আছে কি নাই এখন আমাদের সমাজে আছে আমাদের রসুলের মেহরাজুল নবী সাল্লাহ সাল্লামকে মানতে চাই না আছে না নাই শুনে রাখো যারা আমার নবীর মেহরাজকে যারা শিকায় স্বীকার করো না সত্য বলে মানতে চাও না শোনো মক্কার কাফেররা এটা নিয়ে হাসাহাসি করতেছে একে রাত্রে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হাসাহাসি করতেছে টেটকিনি মারতেছে বুঝেন নাই এবার কিছু কিছু সাহাবাইকেরাম তো চুপ করে বসে আছে কি বলবে এদিকেও বলতেছে না এদিকেও বলতেছে না চুপ করে আছে কিছু কিছু সাহাবিদের একটু নম্র বাপ দেখে কাফেরদের দৌড়াদৌড়ি বেড়ে গেছে এবার সকলে মিলে হজরত আবু বকরের ঘরে গিয়ে আবু বকরের ঘরে নক করতেছে আবু বকর বের হাও ঘটনা তো খারাপ আবু বকর আসতে ঘরে দরজাটা করলো বলল কি হলো আবু বকর শোনম তোমার বাল্যকালের বন্ধু যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো যাকে তুমি বেশি পছন্দ করো আজকে সেই তো একটা অন্য একটা ব্যাপার কথা বলে ফেলেছে বলে কি বলেছে সে বলেছে একই রাত্রিতে নাকি মক্কা থেকে মাগদিস মাগদিস থেকে আরশা আজিম সব কিছু ভ্রমণ করে আবার একই রাত্রিতে মক্কার জমিনে চলে এসেছে আবু বকর বললেন আমার বন্ধু কি তাই বলেছে বলে হ্যাঁ হ্যাঁ তাই বলেছে হজরত আবু বকর বলেন আমার বন্ধু যদি সেই কথা যদি বলে থাকে লাকদের সাদাকাম আমার বন্ধু আমার রসুল সত্য কথাই বলেছেন আমি আবু বকর আমার হাবিবের কথাকে মানতে কোনো অসুবিধা নাই আমার হাবিব সত্য কথা বলেছে আরো জোরে বলুন না সুবহান হজরত আবু বকর বলেন আমার হাবিব সত্য কথা বললেন তোমরা কি মনে করো আমার হাবিব যদি এর চেয়ে আর কঠিন কথাও বলে এর চেয়ে আরো তোমাদের কাছে আরো অদ্ভুত কথাও যদি বলে আমার কাছে আসো তাহলে আমি আবু বকর আমার রসুলের সেই কথাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করার জন্য আমি বসে আছি আমার রসুল যাই বলবে আমি আবু বকর জীবনের শেষ রক্তের বিন্দু দিয়ে আমার নবীর সেই কথাকে মালা গেথে মালা পরে আমি গ্রহণ করতে রাজি আছি তখন থেকে আমার নবী হজরত আবু বকরকে উম্মতের ভিতরে এক নম্বরের সত্যবাদীর সার্টিফিকেট সনদ দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়া কি सदाकत में तेरा नाम रहेगा के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा এই পৃথিবীর বুকে উন্মতের ভিতরে যদি কোনো সত্যবাদী হয়ে থাকে এক নম্বরের সত্যবাদী হজরত আবু বকর সিদ্দিক আমার নবী বলেন আমার উম্মতের ভিতরে এক নম্বরের সত্যবাদীকে আমার আবু বকর আমার আবু বকরের চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না আল্লাহর অনেক বড় রহমত আজকে আমরা এই রবিউ সানি মাসে এসেছি আর এই মাসে আমাদের কাদেরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা মহিউসুন্না শেখ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি ওনার এই রবিউসানের এগারো তারিখ ফাতিহা ইয়াজ দাহম জোর বলুন সুবাহান আল্লাহ হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন গৌসে পাক হজরত গৌসে পাক ওনার এই মাসে ওনার ফাতেহা শরীফ গৌসে পাকের ঘটনা আপনারা সকলে জানেন তিনি ছোট্ট বয়সে